মুন্সি টুপিয়ালা তোমার লজ্জা হওয়া উচিত ছিল তুমি কোন আক্কেলে এই যুবক ভাইরা তোমাকে একটু সাইজ করার দরকার তোমার একটু লজ্জা থাকা দরকার বহুদিন থেকে বলে আসছি কোন বেদাতি আলেমের কোন বেদাতি মোল্লার কোরআন তেলত শোনা যাবে না হারাম তার বক্তব্য শোনা কেমনে করে তুমি বক্তব্য শোনো কি করে প্রশ্ন যে করো অমুক মোল্লা এই কথা বলেছে নিঃসন্দেহে শুনেছো তুমি শুনতে গেলে কেন আমি তোমার বিরুদ্ধে আমার অভিযোগ অভিযোগ তারা কারা তারা ওই জাতের লোক যারা পিস টিভির মতো একটা নির্ভরযোগ্য টিভি চ্যানেলকে বন্ধ করে দেয় তারা হলো ওই জাতের সন্তান তার বক্তব্য শুনে কেন পিস টিভিতে কারা আলোচনা করতো কারা আলোচনা করত আহলে আলোচনা করত না দুই সালের একত্রিশে আগস্ট বাংলাদেশে জাকির নায়ক আসার কথা ছিল সবই রেডি ছিল আমাদের জন্য হোটেল ঠিক করা হয়েছিল বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রধানমন্ত্রীর কাছের মানুষ তিনি দায়িত্ব নিয়েছিলেন তোমরা এই ভিসা বাতিল করাইছ আলোচনা করতে আমরা গেলাম এগারো সালে পিস টিভি চালু হলে দীর্ঘদিন চলছিল ষোলো সালে কি পোকা ঢুকলো তোমার মাথায় সব টিভি চ্যানেল চালু আছে ইসলাম প্রচার করতে একমাত্র ইসলামের বাণী প্রচার করত সেই টিভি চ্যানেল এটা কি সরকার বন্ধ করেছে না টুপিওয়ালার বন্ধ করেছে এই টিভি চ্যানেল বিএনপি বন্ধ করেনি এটা আওয়ামী বন্ধ করেনি সরকার বন্ধ করেনি ধর্মীয় ব্যবসায়ী সন্ত্রাসীরা এই টিভির বিরুদ্ধে অভিযোগ দিয়ে বন্ধ করেছে এরা আহলাদিস মসজিদ গুলো পুড়িয়ে দাও আহলাদিস মসজিদ গুলো তারা মেরে দাও ও আহলাদিস ভাইরা উলামা একরাম কখন ঘুম ভাঙবে ঠেলা ঠেলি কখন করবেন কতক্ষণ করবেন বেশি ঠেলা ঠেলি করতে গেলে পরিণাম ভালো হবে না এক মঞ্চে এসে কথা বলা শিখুন ঐক্যবদ্ধ হন বেদাতিদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে নিজের অধিকার আদায় করে নিন আমরা পারি না কেন আমি একটু নিচু হই আপনি একটু উপরে ওঠেন তাতে কি সমস্যা আজকে চিন্তা করবেন না ভাবতে পারবেন অবস্থাটা কি দাঁড়িয়েছে শেখ ডক্টর আবদুল্লাহ ফারুক সালাবি সাহেব বলে গেছেন বহু জায়গায় ইসলামী মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা কি কোথাও থেকে ভেসে এসেছি আমরা কি রিফিউজি নাকি যদি ইতিহাস খুঁজে দেখো আমি যদি বলি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এরকম পাঁচজন নেতার নাম বলেন একজনে কি কোনো পীর আসবে কোনো বেদাতি আসবে এখানে ও বালাকোট দিবস পালন করা সরম লাগে না শাহ ইসমাইল শহীদকে তার বইটা চোখে পড়ে না বালাকোট দিবস পালন করলে কি তাকে সম্মান করা হয় বালাকোট দিবস পালন করে ওই যে ছয় মে বালাকোট দিবস পালন করে ভালোকাটোর ময়দানে শাহ ইসমাইল শহীদ তিনি শহীদ হয়েছেন সাইদ আহমদ শহীদ শহীদ হয়েছেন এই জন্য বালাকট দিবস পালন করে কিন্তু তিনি যেটা লিখে গেছেন সম্পর্কে যত হাদিস তিনি জমা করেছেন এটা পড়তে পারেন না এটা পড়েন না কেন তাকবিয়াতুল ইমান এটা পড়েন না কেন এই বইটা আমরা অনুবাদ করেছি তাকবিয়াতুল ইমান এইটা অনুবাদ করেছেন আবুল হাসান আলী নাদবি তিনি অনুবাদ করেছেন রিসালাত তাওহিদ নামে এত সুন্দর করে অনুবাদ করেছে আমরা তাওহিদের বার্তা নামে এটা ছাড়িয়েছি কই সব বই অনুবাদ করেন হুজুর কিন্তু শাহ ইসমাইল শহীদের তাকবিয়াতুল ইমান এটা অনুবাদ হয় না কেন এইটা অনুবাদ করলে তোমার ব্যবসায় বা লাল বাতি জ্বলবে এই জন্য অনুবাদ হয় না এটা কত বইয়ের অনুবাদ হচ্ছে কত বইয়ের অনুবাদ হচ্ছে কিন্তু এটা অনুবাদ হয় না কেন অনুবাদ হয় না সালাতে মোহাম্মদি অনুবাদ হয় না কেন বিলায়তের বই অনুবাদ হয় না কেন কারণ এখানে অনুবাদ করলে খবর আছে সমস্যা আছে মানুষ বুঝে নিবে যে যাদের আকিদা ভালো শাহ ইসমাইল শহীদ তাদেরকেই ঐক্যবদ্ধ করতে চেয়েছেন মুখের ভাষা কি তাদের জাকির নায়ক একটা ইহুদি খ্রিস্টানদের দালাল তাই না এক পাগড়িওয়ালা দেওবন্দি শয়তান আমার বক্তব্য নকল করেছে আমি বলেছি জাকির নায়ক ইহুদি খ্রিস্টানের দালাল বুঝছেন আগের টুক কাটাই দিছে দিয়ে এটা ভাইরাল করে দিছে এটা কোন ধরনের মুনাফাকে বলেন তো দেখি আমার কোনো বক্তব্য এরকম আছে আচ্ছা জাকির নায়কের বক্তব্য শুনে কয়জন মুসলমান ইহুদি হয়েছে বলেন তো দেখি বাংলাদেশে সারা পৃথিবীতে কয়জন মুসলমান খ্রিস্টান হয়েছে বরং কি হয়েছে লাখ লাখ হাজার হাজার ইহুদি খ্রিস্টান বিধর্মী হিন্দু তারা ইসলাম গ্রহণ করেছে কত বড় মিথ্যা কথা বলেন তো ইহুদি খ্রিস্টান নাকি দালাল নাকি ওরাদের মুখ অপবিত্র তাদের চোখ অপবিত্র ওর শরীর না পাক ওর হাত না পাক মাথা না পাক ব্রেন না পাক চিন্তা না পাক রক্ত না পাক ঘাম না পাক পুরোটাই না পাক না পাক না হলে কি আলবানিকে বলে যে ইহুদিদের দালাল হ্যাঁ এই নাম নিতে ইচ্ছা করে না বলছে যে আলবানি ছয় বছর লুকায় ছিল ফ্রান্সে একটা মাটির নিচে ইহুদিদের সেন্টার আছে এই সেন্টারে আলবানি ইহুদিদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে ছয় বছর বেরিয়েই শুরু করেছে হাদিসের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কি সুন্দর শয়তানি কথা তাই না